চোর ডাকাত সেনাকার বদমাইশ এই গলা ধরা পড়ার পর এদের হাতের ভিতরে হাত খোলা পড়ায় না কি বলবো আমাদের দেশে নায়ক আকাম করে ধরা খাওয়ার পর জেলখানায় যায় হাতে মেহেদি লাগায় কথা বলেন ঠিক কিনা আর আমার দেশের গুলি কি অপরাধ হাতের ভিতরে বেড়ি বেড়ি বেড়ি পায়ের ভিতরে বেড়ি লাগানো এই যে রফিকুল ইসলাম মাদানির কথায় চিন্তা করেন ছোট্ট একটা মানুষ এমন ভাবে তার শরীরের ভিতরে হাতে বেড়ি পরাইছে আমার বাইরা এর দ্বারা জাতির আর জানতে বাকি নাই যে তুমি কোন জাতের আর আসতে কন আর অবৈধ সন্তানগুলি তো ইসলামের বিরোধিতা করে জোরে বলেন ঠিক কিনা সম্মানিত ভাই আমার আজকে পার গলাতে যে অবৈধ কাজ হয় পুলিশ বা প্রশাসনের ভাইরা যদি একজন এক জোড়া যুবক আর যুবতীকে ধরে ধরার পরে বলে এই ছেলে তোমার বাড়ি কোথায় কোথায় তোমার বাড়ি তোমার নাম কি তোমার বাবা তোমার বাবাকে কোন জায়গায় তোমার বাড়ি সব কিছু যদি বলা হয় মেয়েটাকে যদি জিজ্ঞাসা করা হয় মেয়ের পরিবারকে যদি ডাকা হয় ছেলের পরিবারকে যদি ডাকা হয় কয়েকটা কি দেখে যদি এইরকম খেট দেয় ফেসবুক মোবাইল ইউটিউবের ভিতরে যদি ভাইরাল করে দেয় আমার মনে হয় কোন যুবক কোন যুবক আর অন্য কোন যুবতীকে নিয়ে ওই পার্কের ভিতরে খারাপ কাজের জন্য যাবে না ফুল নিয়া কলেজের সামনে পার্কে যেন ফুল তার গার্লফ্রেন্ডকে দেওয়ার জন্য কুত্তার মতো দাঁড়িয়ে থাকবে না কথা বলেন ঠিক কিনা কষ্ট পাচ্ছেন মনে হয় যুবক ভাইরা মনে রাগ করছে আমার আমার বাইরা এইভাবে ফেরাউন ধর্ম শিক্ষা যারা দেয় এক এক করে গ্রেফতার করা শুরু করলো এভাবে দশ বছর চললো বলেন কয় বছর দশ বছর দশ বছর এই নীতি আজকে আমাদের দেশেও দেখেন হারে কয়েকদিন আগে দেখলাম মামুনুল হকের দুইটা সন্তান বাবাকে দেখার জন্য আগে আগে দৌড়াচ্ছে দৌড়াচ্ছে দুইটা সন্তান আমার ভাইরা আজকে আমার দেশে আবার এইভাবে পুরি দশ বছর পরিকল্পনা আজকে এই অবস্থায় চলতে যে অবস্থা এভাবে দশ বছর চলে গেল ফেরাউনের রাজত্ব এরপরে তৃতীয় নম্বর পরিকল্পনা হলো হামান বলছে দোস্ত এরপরে তোমাকে কার্যক্রম চালাতে হবে তাফসির মাহফিল বন্ধ করে দিয়া তাফসির মাহফিল বন্ধ করে দিয়া গান বাজনার আয়োজন করতে হবে কিসের আয়োজন গান বাজ কিসের আয়োজন গান বাজ বলতেছে গান বাজনার আয়োজন করতে বলে কেন মানুষ যেন গান বাজনার প্রতি আকৃষ্ট হয় তবে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা অশেষ আমাদের দেশে কিন্তু এক সময় যেইভাবে যাত্রা গান টান হতো এখন ওই রকম যাত্রার গান হয় না ঠিক কিনা কন এই জন্য আবার কিছু নেতাদের গাছ লুকায় কয় আমাদের গান বন্ধ হয়ে গেছে ছিড়া যায় ফাটটা যায় জুড়া দেওয়ার বুদ্ধি নাই ওরা চলছে না ঠিক কিনা কন ওদের গান আর মানুষ শুনছে না এক সময় দেখেছি ওই আমি যখন ছোটই ছিলাম বাজারে গিয়েছি তো বাজারের পাশে এরকম কাপড় দিয়ে ঘিরে বিশাল পালা গান সেই সময়ের কথা মনে আছে তাই বলছি পালা গানে ওয়াসিম বাউল নাম শুনেছেন ওয়াসিম বাউল আর মমতাজ বেগম পালাগা মমতাজ বেগম পালা নিয়েছে নারীর পালা কিসের পালা আর অসীম বাউল পালা নিয়েছে পুরুষ পালার নাম হচ্ছে নারী পুরুষ এরকম গান হয় না এখন আর হয় না এরকম কথা বলেন ঠিক কিনা এই নারী আর পুরুষ পালা গান কথা না বলি ভাই কথা না বলি এই নারী আর পুরুষ যে পালা গান হচ্ছে মমতাজ নারীর পক্ষ নিয়ে গান গাচ্ছে আর পুরুষের পক্ষ নিয়ে গান গাছে অসীম বাউল এই গানের মাধ্যমে নাকি বলে ভাতৃত্ববোধ তৈরি হয় আর কোরআনের মাহফিলে বলে ভাতৃত্ববোধ নষ্ট হয়ে যায় আজকে এই মাহফিলে অনেকে আছে রিক্সা চালায় ভ্যান চালায় আবার অনেকে আছে কোটি টাকার মালিক ময়দানে কোরআনের সম্মানে বসে আছে জোরে বলেন ঠিক কি আর ওদের গান কি গান বলবো কষ্ট হবে না আচ্ছা, এই গানে নাকি বলে ওদের থাকে কষ্ট হচ্ছে আপনাদের এই হচ্ছে আমার ভাইরা এই গান বন্ধ হয়ে গেছে এখন মোবাইলের ভিতরেও আর গান শোনে না ওয়াজ শোনে ইসলামী সঙ্গীত শোনে কথা বলেন ঠিক চাচা ভ্যান চালায় তা মোবাইলের ভিতরে এক চাচা ভ্যান চালাতে চালাতে যাচ্ছে মোবাইলের ভিতরে ইসলামী সঙ্গীত আহ কি মজা ভালো লাগে না সাসা এখন এই গান শোনে ডক্টর মিজানুর রহমানের ওয়াজ শোনে ঠিক কিনা কলরবের গান শোনে ইসলামী সঙ্গীত শোনে কথা বলে ঠিক কি চোখের পদকে তুমি হতে পারো চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস হবে আলম তোমারই নাম মসজিদের মাইকে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে ঠিক কিরা কর তোমার ভয়ে থাকতো মানুষ চিনে বাহাদুরি ভাবনি হাওয়ায় উড়া তুমি যে রঙিন ঘুরি সুতোয় টান দিলে মালি সুতোয় টান দিলে মালি পারবে না থাকিতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বলেন মার হাবা আমার ভাইরা এখন মানুষ ইসলামী সঙ্গীত শোনে কিন্তু এর কারণে এক শ্রেণীর মানুষ মানে গাছুর কাছে ওরা বলছে গান বাজনা হতে হবে তার মানে যে ফেরাউনের নাতি পুতিরা জোরে বলেন কারা ফেরাউনের নাতি পুতিরা ও যুব তুমি ওই নোংরা গান বাজনা শোনা বাদ দিয়ে দাও এদানিং তো মেয়ের প্রায় জায়গায় হুজুর আমার বউ রান্না করতে বসে ওই পিয়াজ কাটে আর একবার করে ঠেলা বসে আজ আবার কোন জিনিস ভাই হুজুর আপনি বোঝেন না টিকটক টিকটক মানে একটা কাটে আবার একবার করে ছালাম আপনার এলাকার মেয়েরা দেখেন অনেকে আছে টিকটক দেখে সময় কাটে আবার কিছু যুবক আছে দেখবেন ফোন আমার তো বড় ফোনটা কই গেল বড় ফোন এইভাবে ধরে রাস্তার পাশে দেখবেন ঝোপ ধরি বসে কি যে করে মাঝে মধ্যে দিয়ে কথাও বলে একদিন এক জায়গায় দেখতেছি খেলতেছে ফোন এসেছে ফোনটা বের করে আমি আবার কথা বলতেছি এক জায়গায় ওরা আমি যে কথা বলতেছি কোনো খেয়াল নাই ওরা ফোন ধরে দেখছে হঠাৎ করে একজন একবারে কথা বলা শুরু করছে কি বলছে এ আবার মানে ওই যে গেম খেলে মানে এর সাথে অ্যাড থাকে না একজনের সাথে আরেকজনের আরে যুবক এগুলা বাদ দিয়ে দাও এগুলা বাদ দিয়ে দাও যুবক তুমি যে টাকাগুলি নেটের পিছনে খরচ করো বইতে পড়তে খরচ করো একবার চিন্তা করে দেখো তোমার বাবা কোনো জায়গায় চাকরি করে এক মিনিট লেট হলেন ওই ওই মালিক তোমার বাবাকে অপমান করে কথা বলেন ঠিক কি না তোমার বাবা কোনো জায়গায় কর্ম করলেন কাজ যদি একটু পাম হয় যে একটু বেশি করে ওকে আরো বলে এই আগামী কালকে থেকে ওই লোকটিকে আর আমার বাড়িতে কাজে আনবি না এ যুবকে টাকা পাও কোথায় তুমি তোমার বাবা তোমার মায়ের কষ্টের টাকা দিয়ে তুমি উড়ায় ফেলতে আল্লাহ যুবকদেরকে বুঝদান করে বলেন আমিন আমার ভাইরা ফেরাউন এই যে গান বাজনা এই জন্য গান বাজনা একমাত্র আল্লাহর পক্ষে হবে কার পক্ষে যে গানের ভিতরে শিক্ষা থাকবে কি থাকবে